কি কি আমি খুব হতাশ হয়েছি আজকে সকালবেলা হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে বার হয়েছি এই যে ওয়েদার যে ভিজা ওয়েদার ওয়েদার তো ভিজা হয়েছে দিয়ে না বিকেলে দিয়ে তো নইছে আমনে বাবা থাকেন ওই আলিশন অবস্থা আর আমি তো আছি এদিকে আমি আকাশের কাছাকাছি থাকি ছয়তলা হ্যাঁ। থাকি তো এটা <clears throat> কাজ করে না থেকে অনেক কাছাকাছি আমি আজকে সকালে যেটা হইছে আমি আমার গার্লফ্রেন্ড লই বাড়াইলাম নামাজ হইরার হরে তো বারে বার হরে আমি সকালবেলা যখন গার্লফ্রেন্ড বাড়িছি রাস্তার মাঝখানে হঠাৎ করে গার্লফ্রেন্ডের শাড়ির কুচিটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেল আমি কুচিটা মাটিতে বসে ঠিক করে দিছিলাম দূরে একজন দেখি ছবি তুলি ফেসবুকে পোস্ট করে দিছে মায়ের পায়ের নিচে যখন সন্তানের বিয়ে <laughs> এটা কোনো কথা হ্যাঁ মানুষ দুঃখে আশ্বাস মানুষজন মানে বুঝতেই পারে না ভাবে যে একটা ছেলে আর একটা মেয়ে হাঁটলে বা একটা ছেলে বা একটা মেয়ে একসাথে থাকলে এটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গতকালকে তো এরকম আমার সাথে একটা ঘটনা ঘটছে কি ঘটছে কাকা এক ছেলে তার বইন্ডে নিয়ে রাস্তা পার হইতেছে পার হইতেছে আর ওখানে এক দোকানদার রাস্তার পাশে প্রায় সময় ছেলেটা রাস্তা পার হতে দেখে কিছুদিন আগে তার ওই ছেলেকেই তার গার্লফ্রেন্ডের সাথে রাস্তা পার হতে দেখছে আজকে দেখতে তার বোনের সাথে সে তো জানে না এটা বোন না অন্য কেউ সে দূরে থেকে হচ্ছে ভাই আগেরটা ভালো ছিল আজকেরটা ভালো না এই জন্য এটা বুঝতে হবে এটা যে কখন থাকার জল কোথায় গড়ায় জল গড়ায় গড়া যায় গড়া যায় অনেকে গার্লফ্রেন্ড চেনে না বোন চেনে না ভাই চেনে না বন্ধু চেনে না কমেন্ট করে বসে এটা হয়ে যায় যে এক স্কুল বাচ্চা চুলের মুঠি ধরে এক মহিলারে টাইনা শেষরা স্কুলে নিয়ে যেতেছে কেন এক স্কুল বাচ্চা চুলের মুঠি ধরে এক মহিলারে টাইনা নিয়ে যেতে এলাকার লোকজন থামে যায় বাবা কি করো স্কুলে যাওয়ার বয়স তোমার তুমি স্কুলে যাবা তুমি কেন তোমার মা কেটে টেনে চেঁচায় নিয়ে যেতেছো বলে আঙ্কেল এটা আমার মা না তোমার মা না তাহলে তুমি কেন ওর চুলের মুঠি ধরে চাইনা সাথে স্কুলে নিয়ে যেত কেন বলে আঙ্কেল এর হলো আমাদের স্কুলের ক্লাস টিচার ক্লাসের সময় হয়ে গেছে উনি আরেক বেটার লোক ডেটিং মারতেছে আমি ধরে নিয়ে যেতেছি ওই ছেলে বড় হইলে নির্গাত গভর্নমেন্টের কোনো উদ্বোধন কর্ম থাকে থাকে এরকম আতেল কিছু থাকে মানে থাকে না স্কুলে আমরা যখন স্কুলে পড়তাম তখন তো এরকম হইতো যে দেখা যেত আমরা সবাই চেয়েছি পরীক্ষাটা আজকে না হোক কোনো না কোনো শালার পুত কয়ে দিত স্যার আজকে না পরীক্ষা নেওয়ার কথা আছে এই কয়ে যায় ফাঁসা দিত ওইসব পোলাবেন আছে কোথায় তোরা কোন জায়গায় চাকরি আমার দেখা দরকার তোরা কত টাকা বেতন পাস না না হ্যাঁ, ওই দিন আমাকে এরকম ফাঁসাই দিয়ে আমাকে এরকম মাইর তোরা কি আনন্দটা <laughs> না আমি চিন্তা করি যারা হচ্ছে ক্লাসে সময় কামিন স্যার বলে ক্লাসে ঢুকতো ওগুলা তো আমি দেখতেছি না কোন ইউনিভার্সিটি ইংলিশ প্রফেসর হয়েছে কোথাও হইতে <laughs> কোথাও কামিন স্যার সিস্টেম আমি তো ছোটবেলায় এমন বাজে ছিলাম যে ইংলিশ আমার এত কাজে ছিল আমার অফিসে একদিন জিজ্ঞেস করতে তুমি ইংলিশ কেমন পারো আমি ইংলিশ কোনো রকম ভাঙা ভাঙা অল্প অল্প পারি বলে আচ্ছা ঠিক আছে তুমি বলো তো যে এদিকে আসো ইংরেজি কি আমাকে স্যার এটা পারবো স্যার এদিকে আসলে কামিন <laughs> তা বল তাহলে ওইদিকে যাও ইংরেজি কি আমি স্যার ওইদিকে যাও ইংরেজি তো পারি না তবে সিস্টেম জানি বলে কী সিস্টেম প্রথমে আমি ওইদিক যাবো তারপর বলবো কামিন লজিকে <laughs> লজিকে এরকম বদমাইশটা আমরাও ছিলাম অবশ্যই একবার আমি যখন ক্লাস টুতে ছিলাম তো ম্যাডাম আমাদের সবাই বলছে যে তোরা প্রত্যেকদিন হচ্ছে ভালো কাজ করবি তো আমি দাঁড়াই বললাম যে ম্যাডাম ভালো কাজ কি ধর রাস্তা দিয়ে কোনো মানে রাস্তা দিয়ে কোনো মহিলা পার হইতে পারতেছে না তোর হচ্ছে যে রাস্তা পার করে করে দিব এর পরের দিন সকালবেলা আমরা গেছি ক্লাসে ম্যাডাম আজকে আমরা পাঁচজন মিলে একটা ভালো কাজ করছে কি কাজ বলছে এক মহিলার রাস্তা পার করে দিছে ভেরি গুড এই তো এই না হলে তোরা আমার স্টুডেন্ট ভেরি গুড তো ম্যাডাম কিলো কিরে এক মহিলার পার করতে পাঁচজন লাগলো কেন তোরা ভালো কাজ করছিস ভালো কথা কিন্তু এক মহিলার পার করতে পাঁচজন লাগলো কেন ম্যাডাম ওই বজ্জাত মহিলা যাইতে চায় না জোর করে ধরে পাঁচজনে পার করে দিছি <laughs> মহিলা কি আর রাস্তা ফারাতে চায় না ভালো কাজ করে তো সোজা না <laughs> জোর করে রাস্তা আর এরকম ছেলে আছে যে কিনা বাবার আব্বা আব্বা আমি না আজকে একটা ভালো কাজ করছি বলে কি ভালো কাজ করতো ওই যে মতিন আঙ্কেল এরকম প্যাট মোটা আপনার মতো দেখতে এ তো কোনোদিন অফিসে টাইম মতো যাইতে পারে না সে প্রতিদিন হাইটে হাইটে যায় অফিসে লেট করে যায় আর তার স্যালারি কাটে তা আজকে আমি তার অফিসে টাইম মতো পৌঁছাই দিয়ে আসছি বাহ ভেরি গুড কেমনে কেমনে এর পিছটা কুত্তা লাগাই দিয়েছে হ্যাঁ, দৌড়ে অফিসে রেখে গেছে এরকম হয়েছে ম্যাডাম বলছে ধর রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে এটার ইংলিশ কি বলা কয় ওয়া কয় ধর ওই সুন্দরী মেয়ের লোক আরেকটা সুন্দরী মেয়ে হেঁটে যেতেছে তাইলে কি বলা কয় ওয়া ওয়া কয় ধর ওই দুইটা সুন্দরী মেয়ের লোক একটা কালা পোলা হেঁটে যেতেছে তাইলে কি বলা কয় ওয়া ওয়া ওয়া ওয়া ওয়া ওয়া ম্যাডাম কইছিল এক স্টুডেন্টদের <laughs> কুকুরের উপর রচনা লিখতে হ্যাঁ। এরপর দিন ছেলে আসছে বলতে লেখছো কই লেখছি ম্যাডাম কো বলো কি লেখছো ক ম্যাডাম কুকুরের উপর তো রচনা লিখতে গেছিলাম কুত্তা উঠে দৌড় দিস <laughs> ম্যাডাম কই ভাগ্য বলো তোর কামড় দেয় নাই <laughs> কুত্তার উপর রচনা লিখতে বলছে এক লোক স্কুলে স্কুলে ম্যাডাম তো বাড়ি কাজ দিছে তো ম্যাডাম বলতেছে কে কে বাড়ি কাজ জানো নাই হাত তুলে তিনজন হাত তুলছে আচ্ছা তো বলছে তোমরা তুমি বাড়ি কাজ কেন আনো নাই তো ম্যাডাম আমি বাড়ি কাজ করছিলাম ম্যাডাম আমার খাতাটার উপরে মাংস ঝোল পড়ছিল আর আমাকে কুত্তা ডাইছে এটা মাংস মনে করে খায় ফেলাইছে ভেরি ব্যাড ভেরি ব্যাড আচ্ছা তুমি আনো নাই কেন ম্যাডাম আমারও সেম কেস ওর তো মাংস ঝোল পড়ছিল আমার খাতার উপরে ডাইরেক্ট মাংস টুকরা পড়ছে আমার যে জার্মান শেফার্ড আইসে মাংস সব খাতাটা পুরোটা খেয়ে ফেলেছে ম্যাডাম আচ্ছা তিন নম্বরটা জিজ্ঞেস এই তোর খবর কি তোর কি অবস্থা তোর বাসা কি কুত্তা খাইলেছে তোরটা না ম্যাডাম আমার বাসায় তো কুত্তাই নাই তাইলে কি হয়েছে তোর বাড়ির কাজ কই আমার খাতার উপরে মাংসের ঝোল পড়ছিল আমি তো খুব মাংস পছন্দ করি পরে আমি নিজেই খাই বলেছি আমার মাঝে কুত্তা নাই তো কি হয়েছে আমি তো আছি ওই তো ওদেরই পশুর জ্ঞান পশুর জ্ঞান বলে আমরা এত গরিব এত গরিব এত গরিব যে যে রাতের বেলা মানুষের বাসার থেকে যখন কুত্তার ডাক আসে আসে আমাদের খুব গরিব ফিল হয় আচ্ছা। আমাদের বাসায় কোনো কুত্তা নাই কেন তখন আমরা নিজেরাই পরিবারের সবাই মিলে কুত্তার মতো ডাকতে থাকি গেউ গেউ গেউ এই জন্য আমরা প্রচুর গরিব গরিবস গরিবস ওর গরিব না তো গরিব এটা এটা মটিলাল যোগ হয়ে যাক মটিলাল মতিলাল জোকস তো ওই যে বলে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো যাইতে যাইতে হঠাৎ করে একটা স্বর্ণের বিস্কুট পাইছে পাওয়ার পরে কামড় দিয়ে দেখছে মিষ্টি নাই পরে পালাই দিছে আমি গরিব হতে পারি কিন্তু মিষ্টি ছাড়া বিস্কুট খাবো না স্বর্ণের দোকান যাই হোক যাই হোক আমরা ফিরবো ছোট্ট বিরতির পরে অনেক বক বক করছি আপনার প্রথমবার ঝালাই পর্ব গেছে আমরা মানে মুরিলা লাগছে তো যা যা মাথায় আছে সব কয়ে দিছে আমিও যা যা মাথায় সব কয়ে দিছি আলাপ আলোচনা ঈদের খবর টবর সকাল থেকে কে কয়টা মিষ্টি খাইছি কার লোকে কয়বার কুলোগুলি করছি কুলোগুলি করার সময় কে কেমন ফিল করছে কে কে জিদ উঠছে এরকম সব কিছু ঘটনা জানাবো কারা কারা বলছে ঢাকা থেকে চলে গেল আর কারা কারা ঢাকায় আছে এই ধরনের কথাবার্তা নিয়ে আবার আসবো ফিরবো ছোটটা বিরতি পর কেউ কোথাও যাবে না keep tuning capital F M ninety four point eight এই ঈদের দিনেও বাড়ি না গিয়ে নারীর টানে আপনাদের জন্য রয়ে গেছে আমরা ঢাকায় আপনাদের জন্য অফিসে চলে আসছি লাইভ শো করতেছি সুতরাং আমাদের সাথে থাকবেন লাইক কেমন শেয়ার করবেন এস এম এস করার জন্য নিয়মটি হচ্ছে খুবই সিম্পল মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথাটি লিখে পাঠিয়ে দেবেন two six nine six nine এই নাম্বারটিতে এছাড়াও চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন ফেসবুকে গিয়ে W W W dot Facebook dot com slash capital F M ninety four point eight সেখানে গিয়ে দেখবেন এটি লাইভ চলছে সেই লাইভের নিচে কমেন্টটা করে দেবেন যা ইচ্ছা তাই ঈদ মুবরক জানতে পারেন কেউ কেউ চাইলে সালামি হিসাবে আমাদেরকে টাকার ছবি দিলে পাঠাতে পারেন আমরা গ্রহণ করব প্রিন্ট করে নিয়ে যাবো দোকানে যদি না নেয় মায়া নেয় তাহলে আপনাদের নাম দেখাই দেবো যে এই লোক আমাকে এই সালামিটা দিছে খরচ করতে পারতেছি না বুঝেন নি ঝামেলা নেই কোনো লাইক করতে থাকেন কমেন্ট করতে থাকেন এস এম এস করতে থাকেন কল করার জন্য নাম্বারটিও বলে দিচ্ছি zero two double five zero three double six five nine ফিরবো ছোট বিরতি পর কেউ কোথাও যাবে না keep training capital F M ninety four point eight চলছে nut ball to the two point kings it special সাথে আছে কায়কোবাদ খেত মোটিলাল अरे डॉक्टर भाई